মানুষ আমাদেরকে সস্তা কেন মনে করে মানুষ আমাদেরকে মূল্য কেন দেয় না এটা জানার দরকার আছে না নাই একটু কনসেন্ট্রেট করেন মানুষ আমাদেরকে সস্তা কেন মনে করে দেখেন পৃথিবীতে যত কিছু অ্যাভেইলেবল চাইলে হাতের নাগালে পাওয়া যায় খুব খেয়াল করে দেখবেন এগুলোর মূল্য মানুষ দিতে চায় না for example now I am taking the breath এই যে শ্বাস নিলাম না এই শ্বাসটাকে আল্লাহ তালা অ্যাভেলেবেল করে দিয়েছেন যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ শ্বাস গ্রহণ করতে পারে বাট যেহেতু এই শ্বাস নেওয়াটা অ্যাভেলেবেল যখন তখন পাওয়া যায় তাই মানুষ নিঃশ্বাসের গুরুত্ব বোঝে না যখনই এই শ্বাসটা নিতে কষ্ট হবে যারা হাঁপানির রোগী আছে তারা দেখবেন অক্সিজেন ব্যবহার করে মেডিকেলে কিংবা ইনহেলার ইউজ করে যখনই শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় তখন মানুষ শ্বাসের মূল্য তার বুঝে আসে ঠিক না আবার দেখেন প্রচুর পরিমাণে অলওয়েজ বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে মানুষ বৃষ্টির মূল্য হারিয়ে ফেলবে আবার যদি হঠাৎ করে বৃষ্টি শেষ প্রখর রোদ খালি খরা আর খরা তখন দেখবেন মানুষের কাছে বৃষ্টির মূল্য বুঝে আসবে ঠিক না তো যখন বৃষ্টি অ্যাভেইলেবল তখন বৃষ্টির মূল্য মানুষের কাছে বুঝে আসে না যখন এটা হাতের নাগাল থেকে বের হয়ে যায় তখনই মানুষের কাছে এটার মূল্য বুঝে আসে ঠিক কিনা এবার আসেন আমাদের ক্ষেত্রে মুরব্বীরা শোনেন যুবকরা শোনেন যাকেই মানুষ ডাকলেই পায় ডাকলেই কাছে আসে ডাকলেই চলে আসে যেখানে সেখানে ঘুরে বেড়ায় দেখবেন এই মানুষের মূল্য সমাজে কেউ দিতে চায় না ডাকলেই পাওয়া যায় ডাকলেই চলে আসে এর মূল্য কি সমাজে কেউ দিতে চায় দিতে চায় না অতএব এর অপোজিট সাইড দেখতে হবে কি দেখতে হবে যাকে ডাকলেই পাওয়া যায় না যে অলওয়েজ আড়ালে থাকে নিজেকে অ্যাভেলেবেল করে না তার সম্মান তার স্ট্যাটাস তার গুরুত্ব মানুষের মাঝে ঢুকিয়ে দেয় একজন তিনি কে আচ্ছা আরও সুন্দর উদাহরণ দেয় ফর এক্সাম্পল একটা দামি ফোনের নাম হচ্ছে আইফোন কি ফোন যুবকরা এত মরা জোরে বলো কি phone is it available no এটা অ্যাভেলেবেল না যে কেউ আইফোন কিনতে পারে না কারণ এর দাম কম না বেশি এটা অ্যাভেলেবেল না অতএব দেখবেন যে অনেক যুবকের লাইফের ড্রিমই হচ্ছে একটা আইফোন কিনা ঠিক কিনা বলেন যেটা অ্যাভেলেবেল না এটার মূল্য মানুষ বুঝে আসে মানুষের কাছে আবার মনে করুন আর ওয়ান ফাইভ এটা অ্যাভেলেবেল না মানুষের মূল্য বোঝে যেটা অনেক দামি জিনিস অতএব যদি নিজেকে মানুষের কাছে সস্তা বানাতে না চান নিজেকে অ্যাভেলেবেল করবেন না ডাকলেই যাবেন না বললে হ্যাঁ হ্যাঁ করবেন না যেখানে সেখানে যাবেন না নিজের প্রেস্টিজ নিজের পার্সোনালিটি নিজের আত্মসম্মান বোধ ধরে রাখবেন দেখবেন পৃথিবীর কেউ আপনাকে সস্তা মনে করতে পারবে না এক নাম্বার সাজেশন পৃথিবীতে কারো কাছে নিজেকে অতিরিক্ত লেভেলের অ্যাভেলেবেল করা যাবে তার মানে আবার এটা মনে করেন না যে বইয়ের কাছে আপনি যাবেন না বউ তো ভালোবাসার জিনিস বউকে ভালোবাসবেন because they are your priority you must give them quality time যারা আপনার আপন মানুষ তাদেরকে ভালোবাসার দরকারটা আছে না নাই এখন যদি আপনি ভাবেন হুজুর ওয়াশ করেছে কারো কাছে অ্যাভেলেবেল হওয়া যাবে না বউ তোমার তালাক বাদ তুমি তোমার কাছে আর আসবোই না আসলে সস্তা মনে করবা এটা কি ভাবা যাবে ভালোবাসার মানুষের কাছে কোনো ব্যক্তিত্ব চলবে না ভালোবাসার মানুষের কাছে সস্তা মস্তা চলবে না আমি ভালোবাসি মানে তোমার কাছে আমি সবসময় অ্যাভেলেবেল ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সকলে পড়না আমি this is the number one reason যখনই আপনি অ্যাভেলেবেল হবেন মানুষ আপনাকে সস্তা মনে করবে কি মনে করবে সস্তা number one last point last point এটা বলে আমরা মূল আলোচনায় ফিরে যাব ইংসা মানুষ আমাদেরকে সস্তা কখন মনে করে জানেন যখনই আপনি কাউকে তার যোগ্যতার চাইতে বেশি ভালোবাসা দিবেন তার যোগ্যতার চাইতে বেশি সম্মান দিবেন দেখবেন সে আপনাকে বাজারের পচা আলুর মতো ছুঁড়ে ফেলে দিবে কাউকে তার যোগ্যতার চাইতে বেশি ভালোবাসবেন না কাউকে তার যোগ্যতার চাইতে বেশি সম্মান দিবেন না ঠিক কিনা বলেন যুবক আমি তোমাকে কন্ট্যাক্ট করছি আমি তোমাকে অ্যাড্রেস করে বলছি কাউকে যখন ভালোবাসবা এতটুকু ভালোবাসবা যতটুকু তুমি তার বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করতে পারবা এখনকার যুবকরা যখন কাউকে ভালোবাসে সব কিছু উজাড় করে ভালোবাসে আর যখন ছ্যাঁকা খায় চোদ্দ গোষ্ঠী বেকা হয়ে যায় এজন্য লিমিটেশন ইসলাম আমাদেরকে লিমিটেশন শিখিয়েছে ব্যালেন্স শিখিয়েছে ইসলাম হচ্ছে একটা ভারসাম্যপূর্ণ ধর্ম সুবহানাল্লাহ পড়ে ইসলামে একটা ব্যালেন্স আছে না নাই অতএব মানুষকে যখন ভালোবাসবেন তার যোগ্যতা অনুযায়ী ভালোবাসবেন যখন সম্মান করবেন তার যোগ্যতা অনুযায়ী সম্মান করবেন হাদিসে এসেছে রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন অ্যাংজিলু ম্যানাজিলাহম respect every according to their level যার যে সম্মান তার বেশি করলে ভাব বেড়ে যাবে কথা বোঝেন নাই যদি আপনি রিক্সা চালক যে তাকে আপনি ভালোবাসবেন সম্মান দিবেন ইটস কিন্তু রিক্সা চালককে যদি বলেন স্যার স্যার যাবেন স্যার যাবেন এটা কি তার সঙ্গে যায় কথা কন যায় আমি বলছি না যে আপনি সম্মান করবেন না সম্মান অবশ্যই করবেন লেভেল আছে যার যে লেভেলের সম্মান তাকেই সেই সম্মান দিবেন এটাই হচ্ছে ইসলামের স্ট্যাটাস সুমানাল্লাহ পড়ে এজন্য যুবক ভাইয়েরা এক নিজের অ্যাটিটিউডকে মেয়েদের অ্যাটিটিউড বানাবা না দুই নাম্বার নিজেকে কারোর কাছে সস্তা করবো না ইংসা আল্লাহ আমাদের সবাইকে পার্সোনালিটি মেনটেন করে চলার তৌফিক দান করুক সকলে পড়া আমাদের সবাইকে আত্মসম্মান বোধ নিয়ে আল্লাহ তালা চলার তৌফিক দান করুক সকলে পড়া